نسيت অসমৰ আকাশৰ ভূতাতৰা তুমি সাহসর খুকুতির পরিভাষা তুমি আমার চেতনার চারি সীমা তুমি বিজয়ৰ চিঠিৰে হোলা ডাকুৱাল জলে রে থরে রে লক্ষ দৃষ্টি সারি ফালে সারি কাখে নরিয়া গানে নাওতে উঠি জুজি জুজি মোৰ